আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজ এবং অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাকাউন্ট আমাদের যদি ডিজেবল করে দেয় আর রেস্ট্রেক করে দেয় সেটার থেকে আমরা কিভাবে মানে আমরা এটা ঠিক করতে পারি সেটা দেখব তো এটা ঠিক করার অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে আমরা কয়েকটা সিস্টেম দেখাবো তারপরেও আমি বলি কিছু কিছু যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন যেমন এখানে লিখতে পারেন business business manager account business manager account তৈরি করার সময় অবশ্যই আপনাকে যেটা করতে হবে এই এই অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা সবাই আসতে পারবেন যারা ধরেন business dot Facebook dot com overview এখানে আসলেই কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আমার মোটামুটি দুইটা অ্যাকাউন্ট তৈরি করা আছে আমরা যেটা করি সবাই এই ভুলটা মানে এই ভুলটা করি যে আমরা ডাইরেক্ট এখানে চলে আসি অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট অ্যাড চালায় দিই সেক্ষেত্রে আমাদের মনে করেন নব্বই পার্সেন্ট মানুষের অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যায় রেস্টেক খায় ডিজেবল করে দেয় পারমানেন্টলি রেস্টেক করে দেয় অনেকগুলো প্রবলেম হয় যদি আপনি এটা করে নেন তাহলে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যদি করে নেন করে যদি অ্যাডস ম্যানেজারের সাথে সেট করে মানে এক করে যদি আপনি অ্যাড চালান তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্টেক আসবে না তো এটা খোলার আগে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভোটার আইডি কার্ডের যে নামটা আছে এবং আপনার জন্ম সনদ মানে আপনার জন্ম তারিখটা যে ডেটে আছে হুবহুব এবং সব কিছু আপনার ফেসবুক ভেরিফাই মানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকবে সেরকম করে তারপরে আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং ওইখানে যে জিমেলটা থাকবে আপনার ফেসবুকে সেই জিমেলটা এখানে দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে যদি এটা করতে আপনার অ্যাকাউন্টটা যদি বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা যদি তৈরি করতে আপনার কোনো প্রবলেম হয় আমাদের এর আগের ভিডিওগুলো দেখে নেবেন আশা করি সমাধানটা পেয়ে যাবেন তো আমরা যেটা করব আমরা ফার্স্ট টাইম যদি আমাদের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা কোথা থেকে দেখবেন বা আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক করলে সেটা আপনি দেখবেন কোথা থেকে দেখেন এখানে দেখেন লেখা আছে থ্রি ডট মেনু আমরা যেটা বলে থাকি অল টুলস ওকে এখানে আমরা ক্লিক করে নিচের দিকে আসবো এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট কোয়ালিটি এখানে আপনারা যেটা করবেন অ্যাকাউন্ট কোয়ালিটিতে ক্লিক করবেন তো আমি এগুলো সব কেটে দিই যেহেতু আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো তৈরি করা শিখাইছি তো এখানে মূলত তিনটা জিনিস আমাদের মানে রেস্টেক অ্যান্ড ডিজেবল করে মানে আমাদের অ্যাকাউন্টগুলো রেস্টেক করে দেয় আর হচ্ছে বিজনেস মানে আমরা যেটা বললাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদেরকে রেস্টেক করে দেয় মানে ডিজেবল করে দেয় আর নিজের পার্সোনাল অ্যাকাউন্টটাকে রেস্টেক করে দেয় সবচেয়ে বেশি এখন কোনটা কি করবে বলা যাবে না কিন্তু যখন আমি এখানে আসলাম ইস্যু যদি আমার যদি কোনো প্রকার এখানে ডিজেবল বা রেস্টেক কোনো প্রকার থাকতো তাহলে কিন্তু আমি এখানে দেখতে পারতাম আমার এখন নাই আপাতত এটা হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভিউ এখানে আমি দেখতে পারবো আমার পেজ এবং আমার অ্যাডস অ্যাকাউন্টটা ডিজেবল করা আছে কিনা এখানে কোনো প্রকার সমস্যা নাই তো এখানে সবসময় এই তিনটা জিনিসই প্রবলেম হয় প্রথমে হচ্ছে আমার হয়তো অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয় এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখছেন এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি এই যে দেখছেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি তো এটা এটা আমাকে যদি ডিজেবল করে দেয় তাহলে আমার অ্যাডটা আমি রান করতে পারবো না আমি আবারকে আমার মানে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে বা বিজনেস ম্যানেজার থেকে আমি আর অ্যাড রান করতে পারবো না কিন্তু আমাকে নতুন আরেকটা খুলে আমি কিন্তু এখানে অ্যাড করে নিলে কিন্তু আমি আমার পেজের বুস্টিং কাজ চালাই যেতে পারবো আর যদি আপনার পেজে যদি ধরেন পেজে যদি আপনার কোনো রেস্টেক আসে বা আর ডিজেবল করে দেয় ডিজেবল করবে না রেস্টেক করে দেয় একদম পেজের ভিতরে মূলত রেস্টেক করে ডিজেবল খুব একটা করে না যদি ডিজেবল পায় রেস্টেক করে সেই ক্ষেত্রে আপনাকে এখানে এসে সেটা সমাধান করতে হবে রেস্টেক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন রেস্টেক করলে পেজ রেস্টেক করলে রিভিউ করে আনা যাবে সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আপনি অ্যাড চালাইতে পারবেন যদি ঠিক করেন আর যদি অ্যাকাউন্ট ডিজেবল করে দেয় আপনার টোটাল অ্যাকাউন্টটাই যদি ডিজেবল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার কার্যকলাপ করতে পারবেন না পেজ ডিলিট করলে আর নতুন একটা পেজ তৈরি করলেন সমস্যা নাই তো এখানে দেখেন আমার কোনো প্রকার কোনো সমস্যা নাই যদি এখানে সমস্যা থাকতো আমি দেখতে পারতাম কিন্তু আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্টে আমি যাচ্ছি যেখান থেকে আপনি কিন্তু সব দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি আবার অ্যাডস ম্যানেজার থেকে আমি কোয়ালিটিতে চলে আসলাম যেখানে আপনারা এখানে দেখলাম এখানে দেখেন এটা হচ্ছে business account business manager account এখানে দেখেন কোনো প্রকার সমস্যা নাই এটা নিয়ে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে তো এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি এবার আমি ফেসবুক অ্যাকাউন্টে আসি তাহলে দেখেন এখানে বলতেছে অ্যাকাউন্ট রেস্টেক তার মানে কি আমার অ্যাকাউন্টটা রেস্টেক করে দিছে এখানে আমি কি কি করতে পারবো না সেখানে বলে দিছে আমি কি কি করতে পারবো না এখানে সব বলে দিছে দেখেন রাজু আহমেদ ডিজেবল মানে আমার অ্যাকাউন্টটা ডিজেবল আছে আমার অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট অথবা হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল নাই কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টটা ডিজেবল আছে তো এটা থেকে আমি সমাধান করতে পারি কেমনে যদি আপনার এই দুইটা প্রবলেমে হয় যদি ডিজেবল করে দেয় অথবা রেস্ট্রেক করে দেয় রেস্ট্রেক করে দিলে আপনাকে যেটা করতে হবে একটা ভোটার আইডি কার্ড দিয়ে কনফার্ম করে দিলে আপনার রেস্ট্রেকটা সলভ হয়ে যাবে সেটা আমি এখানে স্ট্যাটাস ওভারভিউতে আসলাম ওই যে আগেরটার মতো করে আসলাম আবার যদি দেখাতে চাই তাহলে আমি মূল পেজে চলে আসবে এটা কেটে দিব কেটে দিয়ে দেখেন এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার অথবা আপনি ফেসবুক ডট মানে বিজনেস ডট অ্যাডস ম্যানেজারে এখান থেকেও আসতে পারেন তো আমি এখান থেকে যাই সহজ হবে Facebook dot com ads manager এটা লিখলেও কিন্তু আপনি আশা করবেন তো এখানে আসার পরে আমার এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে কোনো অ্যাড রান করতে দিবে না কারণ আমার অ্যাকাউন্টটি ডিজেবল করা আছে তো ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে তিনটা ডট মেনু আছে দেখেন তিনটা টুলস এখানে আসবো আমি এখানে এসে আমি অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাব যেহেতু আমার অ্যাকাউন্টটা এটা রেস্ট্রিক্ট করা আছে আপনাদের বোঝানোর জন্য আমি এটা করতেছি আর কি তো তো এখানে দেখেন আমি যখন অ্যাকাউন্ট ঠিকঠাক করব তার আগে আমি মানে বিজনেস অ্যাকাউন্টটা যদি প্রবলেম হয় বিজনেস অ্যাকাউন্টটা মূলত ডিজেবল করে দেয় ঠিক আছে ডিজেবল করে দিলে আপনি কি করবেন কিভাবে এটা সলভ করবেন ধরেন এটা যদি আপনাকে ডিজেবল করে বা এই অপশনটাতে মেটা বা বিজনেস অ্যাকাউন্ট যদি আপনাকে ডিজেবল করে তাহলে এখানে আপনি ডিজেবলটা দেখতে পারবেন এখান থেকে আপনি যেটা করবেন এখানে দেখেন ডাইরেক্ট তাদের সাথে লাইভে কিন্তু কথা বলতে পারবেন লাইভ চ্যাট করে এটা আপনাকে সমাধান করতে হবে তো এখানে আপনি ই করবেন হেলথ সেন্টারে ক্লিক করবেন এখানে দেখেন কি চিহ্নের মতো আছে মানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে হেল্প লেখা থাকবে এখানে ক্লিক করলেই আপনি নিচের দিকে আসবেন এখানে পাশেই দেখতে পারবে সব কিছু আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে বলতেছে কি সমস্যাটা কি যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে সমাধান করতে পারবেন তো ধরেন আমার অ্যাকাউন্ট ডিজেবল করা আছে এটা আপনার এমনি ধরে নিলাম তো ধরেন আমি এখানে সাপোর্ট কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবো আমি এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করলাম মানে মেসেঞ্জারের মতো একটা আইকন আছে আপনার কোন পেজে ডিজেবল করছে যদি পেজের ভিতরে বা অ্যাডস অ্যাকাউন্টে যদি ডিজেবল করে বা পেজ ডিজেবল করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ধরেন আমার এটা সিলেক্ট করলাম করে এখানে প্রবলেমটা কি ধরেন প্রবলেম হচ্ছে ধরেন আমার অ্যাকাউন্টটা কি করছে ব্লক করছে কি না চেঞ্জ নেম চেঞ্জ করব ব্লক করা আছে পেজ উইথ পাব আনপাবলিশড ফেসবুক পেজ হ্যাক মানে হ্যাক করে নিছে ভেরিফাই প্রবলেম তো এখানে যে প্রবলেমটা হবে ধরেন আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিছে বা রিমুভ করে দিছে যেহেতু ডিজেবলের এখানে অপশনটা আমি পাচ্ছি না ডিজেবল ইস্যু ডিজেবল ইস্যু যদি না থাকে তাহলে এখানে থাকবে যদি এই প্রবলেমটা হয় তাহলে আপনাকে অবশ্যই থাকবে এখানে তো এখানে যদি না পান তাহলে আদার্স ইস্যু দিয়ে এখানে আপনার পেজের জিমেল ফোন নাম্বার এগুলো দিবেন এখানে আপনার মানে বিষয়টা হচ্ছে আপনি যে ডিজেবল হয়েছে সেটার বিষয়ে বর্ণনা লিখবেন যে আমার কেন ডিজেবল হলো আমার ডিজেবলটা এটা ঠিক করে দেন ওদের সাথে কথা বলবেন বলে এখানে যে আপনার সমস্যাটা সেই সমস্যাটা এখানে স্ক্রিনশট দিবেন দিয়ে এখানে এইভাবে অ্যাটাচ করে দিবেন তাহলে কি হবে আপনার সাথে ডাইরেক্ট তারা ফেসবুকে বা আপনার ফোন নম্বরে তারা যোগাযোগ করে বা ইমেলে আপনাকে এস দিবে এখান থেকে আপনি তার এটা সমাধান করে নিতে পারবেন ইজি একদম ইজি আপনাকে লাইভ চ্যাটে এসে আপনার সাথে মানে সর্বোচ্চ আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিটের ভিতরে আপনার সাথে কথা বলবে তার এটা হচ্ছে রেস্ট মানে ডিজেবল হলে এটা প্রবলেম সমাধান তো এটা গেল একটা পার্ট তো এবার আসি হচ্ছে দ্বিতীয় নাম্বারটা এটা হচ্ছে বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট ধরেন ফেসবুক অ্যাকাউন্ট আমাকে রেস্ট্রিক্ট করে দিছে আর পেজটার তো রেস্ট্রিক্ট করাই আছে তো এখানে দুইটা পেজ রেস্ট্রিক্ট করা আছে তো আমি আগে আমাকে যেটা করতে হবে ফার্স্ট টাইম যদি আপনার অ্যাকাউন্ট রেস্টেক করা থাকে তাহলে আপনি যেটা করবেন এখানে দেখবেন রিকোয়েস্ট লেখা আছে ঠিক আছে দেখেন এখানে রিকোয়েস্ট মানে কি আপনার আইডেন্টি কার্ডটা ভেরিফাই করলে আপনার রিকোয়েস্টটা কনফার্ম হয়ে যাবে তো ধরেন এখানে রিকোয়েস্ট আমি পাচ্ছি না বা আপনার এখানে থাকবে ফার্স্ট টাইম উপরে দেখেন লেখা আছে আইডেন্টি ইন কনফার্ম ভেরিফিকেশন আমি এখানে ক্লিক করব তার আগে আমি বলে রাখি আপনি সেটিংস থেকে আপনার জন্ম তারিখ এবং আপনার ফেসবুকের ভোটার আইডি কার্ডের সাথে যেন মিল থাকে সেটার উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে মানে সব কিছু ঠিক করে নিতে হবে কনফার্ম আইডেন্টিতে আমি ক্লিক করব ক্লিক করে এখানে আমি কন্টিনিউ করব কন্টিনিউ ক্যাপচা পূরণ করব এখানে কি করব আমার ফার্স্ট একটা আইডি কার্ডের একটা ছবি দিতে হবে ঠিক আছে আমি চাচ্ছি না এখানে আইডি কার্ড দিয়েই আপনি ক্লিক করবেন আবার সেকেন্ড পার্ট চাইবে সেকেন্ড পার্ট চাইলে আপনি কন্টিনিউ করে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণ হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রবলেমই না এটা একদম সিম্পল এইভাবে আশা করি করতে পারবেন যদি আপনার এরকম কোনো প্রবলেম থাকে বা আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে অ্যাকাউন্টের প্রবলেম তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা ঠিক করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছেন ঠিক করে নিতে পারবেন আর আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার নিচে পেয়ে যাবেন তো আশা করি আপনি আমাদের আগের ভিডিওটা দেখলে আর একটু পরিষ্কার হয়ে যাবেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আর ডিজেবল হবে না এটা আমি গ্যারান্টিতে বলে দিতে পারি তারপরে কিছু কার্যকলাপ আছে ওগুলো করলে আসলে সমস্যাটা হতে পারে কিন্তু খুব একটা আপনি যদি এগুলো ফলো করেন খুব একটা প্রবলেম হবে না আশা করি ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে